নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আগামী ছাব্বিশে মে দু হাজার একুশ বছরের প্রথম চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণে বারোটি রাশির মধ্যে ছয় রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে বৈশাখী পূর্ণিমার দিন এই চন্দ্রগ্রহণ পড়েছে চন্দ্র আমাদের মনের কারক গ্রহ কাজেই এই চন্দ্রগ্রহণে সবথেকে বেশি প্রভাব পড়বে মনের উপর এবং মস্তিষ্কের উপর যাদের ব্যক্তিগত রাশিচক্রে চন্দ্রগ্রহ নিচস্থ রয়েছে চন্দ্র শনিযুক্ত রয়েছে চন্দ্র রাহুযুক্ত রয়েছে চন্দ্র কেতুযুক্ত রয়েছে চন্দ্র বুধযুক্ত রয়েছে তাদের উপর বিশেষ প্রভাব বিস্তার করবে নিচস্থ চন্দ্রমার গ্রহণ হচ্ছে সাথে কেতু যুক্ত রয়েছে অনুরাধা নক্ষত্রে এই গ্রহণ হচ্ছে গ্রহণ যেখানে যেখানে দেখা যাবে সেখানে নয় ঘন্টা আগে থেকে সূতক সময় শুরু হয়ে যাবে পুরো ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না তবে যেখান যেখান থেকে দেখা যাবে সেখানে প্রভাব পড়বে গ্রহণের সবচেয়ে বেশি তবে ভারতবর্ষ ছাড়াও বাংলাদেশ থেকে জাপান থেকে সিঙ্গাপুর থেকে বার্মা থেকে সাউথ কোরিয়া থেকে সাউথ আমেরিকা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে গ্রহণ সূতক শুরু হবে সকাল ছটা বেজে পনেরো মিনিটে দুপুর তিনটে বেজে পনেরো মিনিটে গ্রহণ শুরু হবে বিকাল চারটা বেজে আটান্ন মিনিটে গ্রহণের মধ্য পর্যায় থাকবে এবং গ্রহণের সমাপ্তি ঘটবে সন্ধ্যা ছটা বেজে তেইশ মিনিটে উত্তর পূর্ব ভারতে গ্রহণের প্রভাব পড়বে সবচেয়ে বেশি গ্রহণে ছয় রাশির উপর বিশেষ প্রভাব বিস্তার করবে অর্থাৎ ছয় রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে গ্রহণ চলাকালীন গায়ত্রী মন্ত্র অথবা চন্দ্রমন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করা একান্ত আবশ্যক এবং গ্রহণ শেষ হয়ে যাওয়ার পর স্নান করা উচিত গ্রহণের মধ্যবর্তী সময়ে চেষ্টা করা উচিত কোনো কিছু না খাওয়ার তবে যারা শিশু রয়েছেন অসুস্থ ব্যক্তি রয়েছেন তারা সমস্ত রকম খাদ্য খাবার খেতে পারবেন তাদের খাবারে কোনো বাধ্যবাধকতা থাকছে না গ্রহণের পরবর্তী নব্বই দিন এই ছয় রাশির জাতক জাতিকার উপর বিশেষ প্রভাব পড়বে কোন সেই ছয় রাশির জাতক জাতিকা এবং কোন কোন দিক থেকে আপনাদের জীবনে বিশেষ প্রভাব পড়তে চলেছে আসুন আমি একে একে জানিয়ে রাখি প্রথম মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের মানসিক দুশ্চিন্তা বাড়বে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে মায়ের স্বাস্থ্যকে নিয়েও সচেতন থাকুন হঠাৎ করে হাতে অর্থ আসতে পারে বড় ধরনের কোনো কিছু পরিবর্তন করা আপনার একদম উচিত হবে না পরবর্তী যেই রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তা হল বৃষ রাশি চন্দ্র ও কেতুর সপ্তম দৃষ্টি পড়ছে বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কাজেই পারিবারিক জীবনে সমস্যা বৃদ্ধি পাবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হবে মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে এছাড়াও আপনার মান সম্মান নষ্ট হতে পারে জীবনসাথীর সাথে আপনার কোনো না কোনো কারণবশত মতভেদ দেখা দিতে পারে কাজেই সাবধান থাকতে হবে পরবর্তী যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তা হল সিংহ রাশি রাশির চতুর্থভাবে এই গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কাজেই পারিবারিক সুখের জায়গাতে সমস্যা দেখতে পাওয়া যাচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে কাজেই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে সচেতন থাকুন এই সময় কার্যক্ষেত্রে কোনো ধরনের বড় পরিবর্তন করা উচিত হবে না এছাড়াও এই সময় আপনাকে বন্ধুবান্ধবদের কাছ থেকে বিশেষভাবে সাবধান থাকতে বলা হচ্ছে পরবর্তী যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তা হল তুলা রাশি রাশির ধনভাবে এই গ্রহণ হচ্ছে কাজেই ধনের সমস্যা বৃদ্ধি পাবে শুধু তাই নয় এই সময় আপনার ধনহানি হতে পারে কাউকে অর্থ ধার দিবেন না এবং শরীর স্বাস্থ্য ব্যাপারে সচেতন থাকুন শুধু নিজের শরীর স্বাস্থ্য কেন আপনার জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে সেদিকে নজর রাখুন পরবর্তী যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তা হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতেই এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কাজেই নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে এবং জীবনসাথীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নবান হতে হবে পারিবারিক ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে শত্রুতা থেকে সাবধান এছাড়াও ঘুমে সমস্যা বৃদ্ধি পাবে কাজেই সেই দিক থেকে সাবধান থাকতে হবে আপনাকে কথাবার্তার মধ্যে মধুরতা বজায় রাখার চেষ্টা করুন এছাড়াও শ্বশুরবাড়ি থেকে বা আপনার জীবনসাথীর কাছ থেকে কোনো সমস্যা আসতে পারে সেই ব্যাপারে সতর্ক থাকতে হবে পরবর্তী যে রাশিকে বিশেষভাবে সাবধান থাকতে হবে তা হল ধনুরাশি রাশির ব্যয়ভাবে এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে কাজেই আপনার খরচ বৃদ্ধি পাবে আপনার হাতে একদম অর্থ থাকবে না কাজেই যেখানে প্রয়োজন সেখানেই অর্থ খরচ করুন অযথা অর্থ খরচ করবেন না আর যদি বুঝে সুঝে অর্থ খরচ না করেন তবে পরবর্তীতে আপনাকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে এছাড়াও গ্রহণ পরবর্তী সময়ে আপনার ঘুমের সমস্যা বৃদ্ধি পাবে এছাড়াও আপনাকে শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে যত্নবান হতে হবে এই হচ্ছে ছয় রাশির জাতক ও জাতিকা যাদের গ্রহণের পরবর্তী সময়ে বিশেষভাবে সাবধান থাকতে হবে গ্রহণ চলাকালীন আপনি অবশ্যই চন্দ্রমন্ত্র জপ করতে পারেন অথবা শিবের আরাধনা করতে পারেন অথবা কৃষ্ণের আরাধনা করতে পারেন অথবা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন এগুলি করুন দেখবেন অবশ্যই উপকার পাবেন প্রত্যেকেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ